তুমি ডিস্টার্ব করতেছো আর লাগাতো দরজা লাগা ঠিক আছে ঠিক আছে ফাইনাল ফাইনাল এটা কতটুকু ক্ষতি হতো এটার যদি যথাযথভাবে তৈরি হতো তাহলে ক্ষতিটা এখানে কোনো শার্প নেই ছিল না এটা জাস্ট সাউন্ড ক্রিয়েট হতো সাউন্ড ক্রিয়েট হ্যাঁ